পৃথিবীতে যত পুরস্কার আছে তার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হল নোবেল পুরস্কার প্রতি বছর বেশ ঘটা করে পদার্থবিজ্ঞান রসায়ন সাহিত্য চিকিৎসা অর্থনীতি ও শান্তি এই কয়টি বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয় আর যারা নোবেল পুরস্কার পায় তাদের বলা হয় নোবেল লরিয়েট নোবেল পুরস্কারের চল শুরু হয়েছিল সেই উনিশশো সাল থেকে সেই থেকে আজ অবধি প্রতি বছর দেওয়া হয় এই পুরস্কার মূলত আলফ্রেড নোবেলের রেখে যাওয়া সম্পত্তি থেকে দেওয়া হয় এই নোবেল পুরস্কার তাই তার নামকরণ করা হয় তার নামে আলফ্রেড নোবেল একুশ অক্টোবর আঠারোশো সালে সুইডেনের সুইজারল্যান্ডের স্টকহোমে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একাধারে রসায়নবিদ প্রকৌশলী ও একজন উদ্ভাবক তার জীবদ্দশায় তিনশো পঞ্চান্নটি উদ্ভাবনের মাধ্যমে তিনি প্রচুর ধন সম্পদের মালিক হন যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ডিনামাইট আলফ্রেড নোবেল এমন কিছু করতে চেয়েছিলেন যাতে তিনি মারা যাওয়ার পরেও মানুষ তাকে ভুলে না যায় ফলে তার মৃত্যুর মাত্র এক বছর আগে সাতাশ নভেম্বর আঠারোশো সালে তিনি তার সর্বশেষ উইলে উল্লেখ করেন যে তার সকল সম্পদ পুরস্কার আকারে দেওয়া হবে যারা পদার্থ রসায়ন চিকিৎসা শান্তি ও সাহিত্যে বৃহত্তর মানবতার স্বার্থে কাজ করবেন তিনি তার তার মোট সম্পদের চুরানব্বই শতাংশ এই পাঁচটি পুরস্কারের জন্য উইল করেন যার পরিমাণ ছিল প্রায় একত্রিশ মিলিয়ন সুইডিশ ক্রোনা এর পরের বছর অর্থাৎ আঠারোশো সালের দশ ডিসেম্বর তেষট্টি বছর বয়সে আলফ্রেড নোবেল ইটালিতে মারা যান কিন্তু আলফ্রেড নোবেলের মৃত্যুর পর ছাব্বিশ এপ্রিল আঠারোশো এর আগ পর্যন্ত সন্দেহ প্রবণতার জন্য নরওয়ে থেকে এই উইল অনুমোদন করা হয়নি কিন্তু তার উইলের সমন্বয়কারী রগনার সোলম্যান এবং রুডলফ লিল জেকুইস্ট বসে থাকেননি তারা নোবেল ফাউন্ডেশন তৈরি করেন এই ফাউন্ডেশনের কাজ আলফ্রেড নোবেলের সম্পদের রক্ষণাবেক্ষণ এবং এবং নোবেল পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা আঠারোশো সালে নোবেলের উইল অনুমোদন হবার সাথে সাথেই নোবেল পুরস্কার প্রদানের জন্য নরওয়েজীয় নোবেল কমিটি নামক একটি সংস্থা তৈরি করা হয় অতি শীঘ্রই নোবেল পুরস্কার দেবার অন্যান্য সংস্থাগুলো প্রতিষ্ঠিত হয়ে যায় তাদের মধ্যে সাত জুন ক্যারোলিনস্কে ইনস্টিটিউট নয় জুন সুইডিশ একাডেমি এবং এগারোই জুন রাজকীয় সুইডিশ বিজ্ঞান একাডেমি প্রতিষ্ঠিত হয় নোবেল ফাউন্ডেশন কিভাবে নোবেল পুরস্কার দেওয়া হয় তার একটি নীতিমালায় পৌঁছায় এবং উনিশশো সালে নোবেল ফাউন্ডেশন নতুনভাবে একটি বিধি তৈরি করে যা রাজা অস্কার কর্তৃক জারি জারি হয় পরবর্তীতে নোবেল কমিটির নির্ধারিত মনোনয়ন এবং নীতিমালা অনুসারে উনিশশো সালে বিভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হয় উনিশশো সালে প্রথম নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন ফিলহেল রন্টকেন রসায়নে ফান্টহফ চিকিৎসায় এমিলি ভন বেরিং সাহিত্যে সুলি প্রুদম আর শান্তিতে যৌথভাবে পেয়েছিলেন ওরে দুন এবং ফ্রেডেরিক পাসি একটি মজার বিষয় হল উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দেয়া হলেও তখন অর্থনীতিতে কোনো নোবেল পুরস্কার দেয়া হতো না কারণ আলফ্রেড নোবেলের উইলে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়ার ব্যাপারে কোনো কিছু ছিল না উনিশশো সালে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক তাদের তিনশো বছর পূর্তিতে নোবেল ফাউন্ডেশনকে একটি বিরাট অঙ্কের অর্থ দান করে যা আলফ্রেড নোবেলের সম্মান রক্ষার্থে একটি নতুন পুরস্কার প্রদান করার কাজে ব্যবহৃত হবে তার ঠিক পরের বছরে অর্থনীতিতে প্রথমবারের মতো নোবেল পুরস্কার প্রদান করা হয় জান টিনবার্গেন এবং রাঙ্গার ফ্রিস যৌথভাবে অর্থনীতিতে প্রথম নোবেল জেতেন নোবেল বিজয়ীদের শত বছরের তালিকা আছে বাংলাদেশের নামও প্রথম বাংলাদেশি হিসেবে শান্তিতে নোবেল জিতেন ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও বাঙালি হিসেবে নোবেল জিতেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অমর্ত্য সেন এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়